আমি এখন আছি মিটামইন থানার ঠিক বিপরীত পাশে এখানে থাকতে কি তাদের কোনো অসুবিধা হচ্ছে কি না এই বিষয়টা আমি এক ভাইয়ের কাছ থেকে শুনব আর এই ভাইয়ের কাছে আমরা কিছু প্রশ্ন করব চলুন আমরা তাকে প্রশ্ন করি ভাই তোমার নাম কি সারিফ সারিফ ভাই আচ্ছা ভাই কতদিন ধরে আছে এই তিন বছর হবে আচ্ছা আমরা হামিদপল্লী নামে একটা জায়গাতে গিয়েছিলাম এই জায়গাটা বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতির নামে নামকরণ করা হয়ে থাকে এই জায়গাটা হচ্ছে একটা নতুন গ্রাম হামিদপল্লী নামে অবহিত করা হয় এতে রাষ্ট্রপতির নামেই নামকরণ করা হয়েছে এখানে বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতির অনুদানে বেশ কয়েকটি ঘর আর্থিক অসচ্ছল ব্যক্তিদেরকে জমিহীন ভূমিহীন গড়বাড়িহীনতার ব্যক্তিদেরকে এখানে দুই শতাংশ করে শুনলাম আমাদের মহামান্য রাষ্ট্রপতি অনুদানে তাদেরকে জায়গা দেওয়া হয় এখানে আরও ঘরবাড়ি নির্মাণ করা হচ্ছে দেখা যাচ্ছে অনুদানের কাজ এখনও শেষ হয়নি হ্যাঁ, অনুদানের কাজ প্রায় চলতেছে জানি না আপনারা কতটুকু ফিল করতে পারবেন তবে যতটুকু পারলাম আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি আমি হামিদপল্লিতে বেশ কিছু ধীরে ধীরে নির্মাণ করা হচ্ছে এর মধ্যে একটা নির্মাণ করা হয়েছে ধার্মিকতার ক্ষেত্রে মসজিদ যে মসজিদে সবাই প্রায় ম্যাক্সিমাম মানুষ নামাজ পড়ে থাকেন গ্রামটা যেহেতু প্রথম পর্যায়ে কিছুটা আধুনিকতার ছোঁয়া লাগেনি তবে ধীরে ধীরে আধুনিকতার ছোঁয়া লেগে যাবে এক সময় গ্রামটা ঠিক যে মিটামইন থানার এরিয়ার মধ্যে যে নদীটা ওই নদীর ঠিক পাশাপাশি এরিয়ার মধ্যেই এই গ্রামটা এখানে এটা হচ্ছে মসজিদ হামিদপল্লীর গ্রামের এই মসজিদ আপনারা আসতে পারেন এখানে চাইলে হামিদপল্লী শুনলাম এই এলাকাটাতে নাকি আমাদের মহামান্য রাষ্ট্রপতির অনুদানেই এক ইত্যাদি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছিল এখানে বিভিন্ন জেলা থেকে বিভিন্ন থানা থেকে বিভিন্ন স্থান থেকে মানুষ এসেছিল এই ইত্যাদির অনুষ্ঠানগুলো দেখতে এখানে যে আমরা পাকা গড়গুলো দেখতেছি না <laughs> এইগুলো আসলে সবগুলোই আমাদের মহামান্য রাষ্ট্রপতির অনুদান এখানে প্রত্যেকটি গড় এবং জায়গা জুড়ে দুই শতাংশ করে দেওয়া হয়েছে প্রত্যেকজনকে দুই শতাংশ করে দেওয়া হয়েছে এবং ওই দুই শতাংশ জায়গা জুড়ে প্রত্যেক ঘর নির্মাণ করা হয়েছে এবং আরও নির্মাণ করা হচ্ছে প্রায় এই যে কাজগুলো করতেছি আমরা আমাদের চোখের সামনে দেখতেছি কিশোরগঞ্জ জেলার মিটামইন থানার আশেপাশের যে হাওর এলাকা এই হাওর এলাকার যে গ্রামগুলো ওই গ্রামগুলোর মধ্যে হামিদপল্লী নামে একটা গ্রাম নতুন নামকরণ করা হয়েছে এই গ্রামটার মধ্যেই আমি ওই দিন উপস্থিত ছিলাম এবং আপনাদের কিছু দেখানোর জন্যই আমি কিছু ভিডিও করে রেখেছিলাম যে ওর অলরেডি প্রায় কাজ চলতেছে যদি আপনারা শুকনো মৌসুমে আসেন না তাহলে অনেক ফিল করতে পারবেন অনেক ফিল করতে পারবেন মনে করি যে এটা আর কি <laughs> আমি এই হামিদপল্লী গ্রামটার মধ্যে যাওয়ার সময় সাথে কিছু সঙ্গী নিয়ে এসেছিলাম আমি সঙ্গী নিয়ে আসার পর কারণ সঙ্গী ছাড়া তো কোনো কিছু ভালো লাগে না তাই <laughs> আমি সাথে কিছু সঙ্গী নিয়ে এসেছিলাম সঙ্গী এই যে পরিশ্রম ব্যক্তিরা তারা কাজ করতেছে মহান রাষ্ট্রপতির অনুদানে প্রত্যেকজনকে একটা একটা দুই শতাংশ জায়গা জুড়ে গড় নির্মাণ করে দেওয়া হচ্ছে যারা গরিব অসহায় যাদের গড় বাড়ি নদী ভাঙনে চলে গিয়েছে তাদেরকেও এই অনুদান ছাড়া ছাড়া এই অনুদান থেকে তাদেরকে বের করে দেওয়া হয়নি তাদেরকেও ওই অনুদানের মধ্যেই রাখা হয়েছে প্রত্যেকে <laughs> আসলে দেখা যাচ্ছে যে ভালো পরিস্থিতির মধ্যেই আছে অনেকটাই ভালো পরিস্থিতির মধ্যে আর এই এই হামিদপল্লি থেকে মিটামিন থানার মধ্যে যাওয়ার ক্ষেত্রে পথ তেমন কোনো রাস্তা নেই যে গাড়ি দিয়ে আসা যাওয়া করতে পারবে তো নদী পথ দিয়েই আসা যাওয়া করতে হয় এটা হচ্ছে যে হামিদপুলের যে নতুন গ্রামটাই নতুন গ্রামটার একটা রাস্তা ওই যে আমরা যে এই রাস্তা দিয়ে হাঁটার পথে তখন এই যে দেখতেছি ঠিন চালা ওয়ালা যে গড়গুলা এই গড়গুলা নির্মাণ হচ্ছে প্রায় কাজগুলো চলতেছে এই যে একটা লোক প্রায় কাজ করতেছে আপনারা যদি শুকনো মৌসুমে আসেন তাহলে অনেকগুলা আনন্দটা ফিল করতে পারবেন এখানে অনেকগুলা গড় নির্মাণ হয়েছে এবং অনেকে নির্মাণ নির্মাণ করা গড়গুলোতে প্রায় বসবাসও করতেছে আরও নির্মাণ হচ্ছে দেখা যাচ্ছে এবং প্রত্যেকেই দুই শতাংশ জায়গা করে দেওয়া হয়েছে আমি বারবার বলতেছি দুই শতাংশ কারণ আপনারা মনে একটা কথা জাগতে পারে যে এই জায়গাগুলো কত শতাংশ করে দেওয়া হয়েছে তাই আমি বারবার বলতেছি আর কি তাহলে আপনাদেরকে আরও কিছু দেখাবো এটার পিছনের দিকে এক ভারী যে সবুজ সমারোহ দৃশ্যগুলা দেখা যাচ্ছে এই এটাই সবচেয়ে আনন্দের একটা মজা ফিল করার দিক অর্থাৎ একটা জিনিস যা আপনি যদি এখানে আসেন ভালোভাবে সুন্দরভাবে ফিল করতে পারবেন এটা হচ্ছে পল্লীর গ্রামের পিছনে হামিদ পল্লীর গ্রামের পিছনের দিকটা এই মসজিদটা এটা মসজিদ না কি কি এটা সঠিক বলতে পারছি পারতেছি না তবে অবশ্যই হামিদপল্লী যে নতুন গ্রামটা ওই নতুন গ্রামটার অনুধানের এবং তাদের উপকারের জন্যই অর্থাৎ তাদের হয়তো বা হাসপাতাল হতে পারে অথবা যে কোনো একটা আর্থিক অনুদান হতে পারে এটা হামিদপল্লী গ্রামে এই বিল্ডিংটা হচ্ছে এবং এই যে এই এরিয়াটা জুড়েই এই মাঠটার মাঠের এরিয়াটা জুড়েই ইত্যাদি অনুষ্ঠান হয়েছিল দু হাজার উনিশ সালে এখানে <laughs> যা বিভিন্ন স্থান থেকে মানুষগুলো আসছিল আর কি এই যে নদীর পার দেখা যাচ্ছে পাশে যে নদীর পার এখানে এই নদীর পাড়ে এখানে ধনী গরিব আর অসহায়গ্রস্ত মানুষই নেই প্রত্যেকটা মানুষই এখানে এই নদীর পাড়ে গোসল করতে পারে কোনো সমস্যা নেই নদীর পানি একবারেই বিশুদ্ধ তবে খাওয়ার জন্য বিশুদ্ধ না গোসল করার ক্ষেত্রে বিশুদ্ধ আর কি আবার খাওয়ার জন্য ভাববেন না এখানে এই যে বিল্ডিংটা বিল্ডিংটাও নদীর পাড়ের খামিদপুলি গ্রামেই করা হচ্ছে এই বিল্ডিংটা আমি এখন আছি মিঠামইন থানার ঠিক বিপরীত পাশে যেখানে হামিদপুলি নামে একটা গ্রাম এই গ্রামে আসছি আমরা এই গ্রাম দর্শন করতে আর এই গ্রামে এসে দেখলাম যে অনেকগুলো ঘর মাননীয় প্রধানমন্ত্রী তাদের উপহার দিয়েছে এই ঘরগুলো দেখলাম খুবই সুন্দর লাগলো আর এই এরই পাশাপাশি পাশাপাশি আসলাম এই ঘরের যারা ঘর পেয়েছে তারা কিভাবে আছে এবং তারা একই এখানে থাকতে কি তাদের কোনো অসুবিধা হচ্ছে কি না এই বিষয়টা আমি এক ভাইয়ের কাছ থেকে শুনবো আর এই ভাইয়ের কাছে আমরা কিছু প্রশ্ন করবো চলুন আমরা প্রশ্ন করি ভাই তোমার নাম কি সালিদ সালিদ ভাই আচ্ছা ভাই তোমরা তো এখানে বিগত কতদিন ধরে আছো এই তিন বছর হবে আচ্ছা তিন বছর ধরে আছো এখানে তো তোমাদের কোনো অসুবিধা হচ্ছে না না অসুবিধা হচ্ছে আচ্ছা এখানে কি মসজিদ পাশাপাশি বিদ্যুতের সুযোগ সুবিধা দিয়েছে তোমাদের প্রধানমন্ত্রী ভালো আর এখানে দেখলাম প্রায় বিভিন্ন ঘর নতুন করা হচ্ছে বা পুরানো আছে যেগুলো পুরো পুরাতন আছে ওই ওই ঘরগুলা কতদিন আগে হয়েছে এই গরুগুলা এই তো তিন বছর হবে তিন বছর হয়েছে আর এই প্রথম গড়গুলা যখন নির্মাণ হয়েছে তখনই তোমরা এসেছিলে জি আচ্ছা আর এই নতুন গড়গুলা যেগুলা হচ্ছে এই গড়গুলাতে তো কেউ না কেউ আসবে আর এদেরকে কত শতাংশ করে জায়গা দেওয়া হয়েছে এদেরকেও দুই শতাংশ করে দেওয়া হয়েছে আর আগে ওদের এসেছে ওদেরকেও দুই শতাংশ করে জায়গা দেওয়া হয়েছে আর এরই পাশাপাশি এখানকার যে পিছনে যে জায়গাগুলো দেখছি এখানে কি সাধারণ মানুষরা জায়গা ক্রয় করে তারা কি এখানে বাড়িঘর নির্মাণ প্রমাণ করতে পারবে জি